হ্যালো ভিউয়ার্স সো আজকে আমরা নাস্তিকরা কিছু প্রশ্ন করে সো সেই সম্পর্কে জানবো এবং মোটামুটি কিছু উত্তর আমরা উত্থাপন করব সো নাস্তিকদের মূল কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই অর্থাৎ এই বিশ্বর যা কিছু রয়েছে সব উইদাউট ক্রিয়েটার অর্থাৎ সৃষ্টিকর্তা ব্যতীতই এগুলো চলতেছে সো একে একে সৃষ্টি হয়েছে তাদের মূল কথা আসলে আদৌ কি সৃষ্টিকর্তা ব্যতীত এগুলো হওয়া পসিবল সো সেই ব্যাপারে আমরা দুই একটা প্রশ্ন তাদের এবং সেই উত্তরটা আমরা দেওয়ার চেষ্টা করব সো নাস্তিকদের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা বলতে কিছু নেই এখন যারা বিলিভার বিশ্বাসী তারা বলবে নর্মালি যে না অবশ্যই আছে সো এরপরে যে তারা কাউন্টার প্রশ্ন করে সেটা হচ্ছে এমন যে তা হ্যাঁ, যদি আল্লাহ তালা থাকে তাহলে তুমি তার প্রমাণ করে দেখাও বা তুমি কেউ কখনো দেখছো তাকে কি দেখা যায় এরকম নানা ধরনের প্রশ্ন করে থাকেন আল্লাহ তালের অস্তিত্বর জন্য এই যে সৃষ্টি জগৎটা রয়েছে এই সৃষ্টি জগৎটি আনা কেননা এই সৃষ্ট যে জিনিসগুলো রয়েছে এই সৃষ্টিকৃত যে জিনিসগুলো রয়েছে এগুলাই প্রমাণ করে তারা সৃষ্টিকর্তা কারণ এইগুলো তো এমনি এমনি হয়নি একজন সৃষ্টিকর্তা নিঃসন্দেহে এগুলো সৃষ্টি করেছে মানে মানতেই হবে যে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে এটা তো আগে মানতে হবে একে একে তো আর এগুলা পসিবল না হওয়া তাই না তো এখন তারা বলতে পারে যে হ্যাঁ তাহলে তুমি দেখাও আল্লাহ তালা কিভাবে বা আদৌ কি দেখা সম্ভব কিনা এর উত্তর হচ্ছে হ্যাঁ আল্লাহ তালাকে দেখা পসিবল অসম্ভব কিছু না দেখা পসিবল কিন্তু মানুষ দুনিয়া থাকা অবস্থা আল্লাহ রব্বুল ইজাতের দিদার লাভ করবে না কারণ আল্লাহ রব্বুল ইজাতের ওয়াদার এসে যে যারা জান্নাতে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল ইজাত দিদার দিবে সো এখন যারা নাস্তিক রয়েছে তারা নর্মালি এরপর কাউন্টার প্রশ্নটা করে যে আচ্ছা যে জিনিসের দেখা যায় না তার অস্তিত্ব নেই ইটস নর্মাল যে একটা ফিলসফির একটা যুক্তি সেটা হলো যে যে কোনো বস্তুই যদি দেখা যায় তাহলেই সেটা বস্তু আর যা দেখা যায় না তা বস্তু নয় নর্মালি তাদের যে এই ফিলসফিটাই তো আমাদের কথা হচ্ছে না আসলে বিষয়টা এটা নয় জ্ঞান অর্জনের মাধ্যম কয়টা এটা আগে বুঝতে হবে সো জ্ঞান অর্জনের মাধ্যম বেশ কয়েক প্রকার পাঁচ প্রকার ধরা যায় আমরা কিভাবে সেটা ধরি এক নাম্বার আকল বুদ্ধির মাধ্যমে দ্বিতীয়ত চোখে দেখার মাধ্যমে তৃতীয়ত কানে শোনার মাধ্যমে চতুর্থত নাক দিয়ে আমরা গ্রান নেওয়ার মাধ্যমে অনেক জিনিস জানতে পারি পঞ্চমত জিব্বা এই জিব্বা দ্বারা অনুভবের মাধ্যমে আমরা বুঝতে পারি এছাড়াও চামড়া আর চামড়াটাও জিব্বার ক্ষেত্রেই ধরা যায় সো পাঁচভাবে আমরা এলিম জানতে পারি সো এখন কথা হচ্ছে যে নর্মালি আমরা গ্রানটা দিই নাক দিয়ে ঠিক আছে গ্রান এগুলো কোনো বস্তু না ইটস নর্মাল এখন কথা হচ্ছে আমাদের যে চামড়া রয়েছে সো এই চামড়ার মাঝে কিন্তু আমরা বাতাস অনুভব করতে পারি নর্মালি বাতাস অনুভব করতে পারি আচ্ছা কেউ কি বাতাসকে দেখাতে পারবে সিম্পল না বাতাস দেখানো যাবে না এটা অনুভবের জিনিস অনুভব করা যায় তবে মানতে হবে বাতাস আছে পৃথিবীতে কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না যে বাতাস নেই পৃথিবীতে অবশ্যই বাতাস আছে সো এইরকমই আল্লাহ রব্বুল ইজ্জত অবশ্যই অবশ্যই রয়েছে কিন্তু আমরা আল্লাহ রব্বুল ইজতের দিদা এখন পাচ্ছি না আল্লাহ রব্বুল ইজত সময় হলেই জান্নাতিদেরকে তার দিদার দিবেন সো একদম সিম্পল বিষয় আর এছাড়া কোরআনে যে ফিলোসফি রয়েছে কোরআনে যে ব্যাখ্যা রয়েছে সেখান থেকে স্পষ্ট হওয়াল বাতিন যে আল্লাহ রব্বুল ইজতে শুরু আল্লাহ রব্বুল ইজতে শেষ তিনি প্রকাশ্য তিনি গোপনীয় সব কিছুই তিনি মোট কথা কিন্তু নাস্তিকরা তো প্রথম কথা কোরআনই মানে না সো সেই ক্ষেত্রে কোরআনের দলিলগুলো তারা মানবে না কিন্তু যুক্তিগতভাবে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে না অবশ্যই অবশ্যই একজন সৃষ্টিকর্তা রয়েছে আর এই সৃষ্টিকর্তার থাকার অস্তিত্ব প্রমাণ বহন করে এই সৃষ্টি জগৎ কেননা যদি এই সৃষ্টি জগৎ সৃষ্টিকর্তা ব্যতীত কিন্তু সৃষ্টি হয়নি এই সৃষ্টি জগৎ আছে মানেই এর একজন সৃষ্টিকর্তা রয়েছে এখানে স্পষ্ট হয়ে যায় এখন কথা হচ্ছে যে এই সৃষ্টিকর্তাটা কে আল্লাহ না আদার্স কেউ এখন হবে উত্তর যে হ্যাঁ অবশ্যই এই সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল ইজাদ তার প্রমাণ কি তার অসংখ্য প্রমাণ রয়েছে তার মাঝে স্পষ্ট প্রমাণ হচ্ছে এই পবিত্র কালামুল্লাহ এই পবিত্র কালামুল্লাহ পড়লেই সে সমস্ত উত্তর পেয়ে যাবে যে হ্যাঁ আসলে আল্লাহ রব্বুল ইজাতই হচ্ছে এই তাম কায়নাতের একমাত্র মালিক একমাত্র স্রষ্টা আর কেউ নেই সো আল্লাহ রবিল ইজত আমাদেরকে জেনে বুঝে এবং নাস্তিকদের সমস্ত প্রশ্ন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ আমিন সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে বা আপনাদের আশেপাশে যদি কোনো নাস্তিক থাকে সো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও এটা শুধু ফার্স্ট আল্লাহ রব্বুল ইজাতের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ কথা সো নেক্সট আরও সিরিজ আসতেছে যুক্তি সহকারে যে আল্লাহ তালা ক্ষমতা নিয়ে এবং আল্লাহ তালার দেখা নিয়ে সব কিছু নিয়ে টু জেট ইনশাল্লাহ নেক্সটে আরও এই ব্যাপারে কন্টেন্ট আসবে সো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ